YouTube Bangla HJ Quran and Hadith আসসালামু আলাইকুম ইসলামে কোন কাজটি উত্তম হাদিস শাইদ ইবনু ইহাইয়া ইবনু শাইদ আল উমাবি আল কুরাশি রহমতুল্লাহ আলাই আবু মুসা রাজিয়াল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম তিনি উত্তর বললেন যার জিহ্বা ও হাত থেকে মুসলিম নিরাপদ থাকে এটাই ইসলামের উত্তম কাজ হাদিস সহি বুকারি হাদিস নাম্বার দশ বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি মোহাম্মদ ইবনু বাসা রহমতুল্লাহ আলাই মোয়াজ ইবনু জাবাল রাজিল্লাহ আনু হইতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে মোয়াজ তোমরা কি জানা তোমার কি জানা আছে বান্দার উপর আল্লাহর হক কি তিনি বলেন আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লামই ভালো জানে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন বান্দা আল্লাহর সাথে কাউকে অংশীদার না বানিয়ে একমাত্র তারই বাদত করবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পুনরায় তাকে জিজ্ঞেস করলেন আল্লাহর উপর বান্দার হক কি তা কি তুমি জানো তিনি বললেন আল্লাহ ও তার রসুল সাল্লামই ভালো জানেন তিনি নবী করিম সাল্লাম বললেন তা হচ্ছে বান্দাদেরকে শাস্তি প্রদান না করা হাদিস সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার আটশো উনসত্তর রসুল্লাহ বলেছেন আমার পক্ষ হতে একটি বাণী হলো তা অপরের কাছে পৌঁছে দাও এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করুন প্রতিদিনের হাদিস পাওয়ার জন্য